আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সৌতি দাস কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী হারজিত এস সজ্জন বলেছেন রোহিঙ্গা সংকটের বিষয়ে আরও আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে কানাডা বাংলাদেশের খুব শক্তিশালী অংশীদার হিসেবে থাকবে বাংলাদেশ ও কানাডা একসঙ্গে কাজ করবে যাতে রোহিঙ্গা সমস্যাটির ওপর আন্তর্জাতিকভাবে আরও বেশি আলোকপাত করা যায় গতকাল বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কানাডার মন্ত্রী এ কথা বলেন এর আগে দুই মন্ত্রী দ্বিপাক্ষিক আলোচনা করেন এবং রোহিঙ্গা সংকট জলবায়ু পরিবর্তন উন্নয়ন খাত এবং কানাডার ইন্দো প্যাসিফিক কৌশল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন কানাডার মন্ত্রী বাংলাদেশে এত বিপুল সংখ্যক নির্যাতিত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের জনগণকে আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তর হচ্ছে আরও দুশো চব্বিশ জন রোহিঙ্গা তাদের সঙ্গে আছেন ভাসানচর থেকে রোহিঙ্গা ক্যাম্পে বেড়াতে আসা ও নতুন করে ভাসানচর দেখতে যাওয়া চারশো নয় জন রোহিঙ্গা মোট ছয়শো তেত্রিশ জন রোহিঙ্গা ভাষাঞ্চরের উদ্দেশ্যে গতকাল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ছেড়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন গতকাল ভোরে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে তেরোটি বাসে করে রওনা দেয় তারা দুটি কাভার্ড ভ্যান করে তাদের মালামাল নিয়ে যাওয়া হয় আজ দুপুর নাগাদ তাদের ভাসানচরে পৌঁছার কথা কক্সবাজারের উখিয়া টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের চাপ কমাতে অন্তত এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরের আশ্রয় শিবিরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার সরকারি তথ্য অনুযায়ী নৌবাহিনীর তত্ত্বাবধানে সরকারের নিজস্ব তহবিল থেকে তিন হাজার পঁচানব্বই কোটি টাকা ব্যয়ে ভাসানচর আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয় তেরো হাজার একর আয়তনের ওই জায়গায় এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী একশো বিশটি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে নারী পুরুষ ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এ স্লোগানে কক্সবাজারে উদযাপন করা হয়েছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের চুয়ান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটেন মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ও মহিলা vice chairman Hamida Taher Mithaichhari union পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা পৌর মহিলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র তিন শাহেনা আক্তার পাখি টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নে রঙ্গিখালী এলাকায় ছয়টি বসতবাড়ি আগুনে পুড়ে গেছে গতকাল বিকেলে একটি বসতবাড়ির চুলার থেকে পার্শ্ববর্তী বাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে অন্তত ছয়টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায় ঘটনার পর টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সাহায্য প্রদান করেন এ সময় ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন টেকনাফে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনকালে দুটি ডাম্পার গাড়ি জব্দ করেছে প্রশাসন গতকাল দুপুরে জাহালিয়াপাড়া ও মহেশখালিয়াপাড়া সমুদ্র সৈকতে এ অভিযান পরিচালনা করা হয় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফানুল হক চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল এক শ্রেণীর অসাধু ব্যক্তি উপজেলা প্রশাসনের নজরে আসলে এ অভিযান পরিচালনা করা হয় মহিষখালীতে শুরু হয়েছে Bangabandhu gold cup football tournament গতকাল বিকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন মহিষখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক